হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে একটা গেম ফিলের ওভার ভয়েস ওভার করতেছিলাম তো প্রিমিয়ার প্রোতে দেখতে দেখলাম যখন ভয়েস ওভার বাটনে ক্লিক করলাম তোমরা দেখো কি হচ্ছে এখানে এটাই তার কাহিনী হ্যালো হ্যালো এদিকে এদিকে দেখো এখানে এখানে ইকো ইকো আসতেছে ভয়েস যেটা যাইতেছে প্লাস প্লাস আমি কিন্তু হেডফোন দিয়ে শুনতেছি তো এটা এটা ইকো সহ সহ আছে এটা কিভাবে কিভাবে বন্ধ করব সেটা আজকে আজকে দেখব তো বন্ধুরা তোমরা দেখতে পেলে একটা কথাকে দুই তিনবার করে নিয়ে আসতেছে প্লাস এখানে যেটা রেকর্ড হচ্ছে সেখানেও কিন্তু দুই তিনটাই থাকতেছে তোমরা আরেকবার শুনো হ্যালো এদিকে দেখো এখানে কিন্তু ইকো আসতেছে ভয়েসটা যেটা যাইতেছে তো তোমরা বুঝতেই পারতেছো তো আমি ভয়েস ওভার করতে পারতেছি না তোমাদের যদি এই সমস্যা হয়ে থাকে তোমরা কি করবে সেটি আজকে তোমাদেরকে জানাবো তো তোমরা দেখতেই পারলে যে এদিকের কিন্তু ভয়েস ওভারের সময় ভয়েসটা আবার শোনা যাচ্ছিল যার কারণে ভয়েস দিতে পারছিলাম না তো এটা এডিটে যাইতে হবে আমাদেরকে প্রথমে এরপর যেতে হবে প্রিফারেন্সে এরপর যেতে হবে অডিওতে তো আমরা গেলাম যাওয়ার পর এখানে দেখো যে জাস্ট তোমাদেরকে কিছু করতে হবে না mute input during timeline recording যেটা আছে এটা জাস্ট রাইট চিহ্ন করে দিতে হবে অ্যান্ড ওকে করে দিতে হবে তাহলে তোমার কিন্তু এই জিনিসটা আর হবে না তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি আমরা আবারও রেকর্ড করব দেখা যাক কি হয় ওকে এটাই তার কাহিনী হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো তো এইটুকুই আমি ভয়েস ওভার করলাম আর তোমরা দেখতেই পারলে এইদিকে কিন্তু কোনো সাউন্ড আসে নাই প্লাস আমার হেডফোন দিয়ে কোনো সাউন্ড আসে নাই তো আমরা একবার এই ভয়েস হ্যালো ওয়েলকাম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো তোমরা বন্ধুরা বুঝতেই পারছো তো এটা করলে কিন্তু তোমাদের গেম বা ভয়েস ওভারটি ক্লিয়ার হবে এবং ভয়েস ওভার করার সময় কোনো ইকো আসবে না এই ছিল ভিডিও দেখা হবে আরও কোনো একটি টেকনিক্যাল ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য